শিক্ষক বলে ইংরেজি শিখতে হবে আম্মু বলে ইংরেজি জানতে হবে ইন্টারভিউতে গেলে বলে তুমি তো ইংরেজিই পারো না চারিদিকে ইংরেজি নিয়ে এত কথা কিন্তু কোথা থেকে শিখবো এটা সেটা কেউ বলে না আসসালামু আলাইকুম আমি তমরশিদ এবং আজকে আমাদের আয়োজন টেসল বাংলাদেশ নিয়ে আজকের এই পর্বে আমরা জানব সাইন্টিফিক ওয়েতে কিভাবে ইংরেজি শেখা যায় আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন টেসল বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ ইয়াসির শুরুতেই ডেকে নিচ্ছি তাকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আম ফাইন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আমরা আজকে কথা বলবো ইংরেজি নিয়ে যেটা আসলে আমরা শুনেছি যে ইংরেজি শিখতে হবে পড়তে হবে জানতে হবে আসলে কি আমাদের শিখতে পড়তে জানতে হবে এটার প্রয়োজনীয়তা কতটুকু এটা আসলে প্রয়োজনীয়তা তেমন নাই আচ্ছা আমি যদি তোমাকে বলি যে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে কি বলবে তুমি এটা তো শুধু প্রয়োজনীয়তা না এটা আমি সার্ভাইভিং এর জন্য রাইট ইংলিশ ঠিক তেমন হয়েছে ইংলিশকে এখন একটা টেকনোলজি হিসেবে কনসিডার করা হয় ইট ইজ আ মাস্ট আচ্ছা ভাইয়া খুবই চমৎকার কথা বলেছেন যে ইংরেজি হচ্ছে একটা মাস্ট কিন্তু এটা কোথা থেকে শিখবো আমরা কিন্তু পারি না আমরা অনেক সময় দেখি স্টুডেন্টরা অমুক তমুক জায়গায় যায় এবং অনেক টাকা খরচ করে ইংরেজি শিখে কিন্তু তারা কিন্তু দিন শেষে একটা কথাই শুনে সেটা হচ্ছে তুমি অনেক বেশি ভোকাবুলারি পড়ো গ্রুপ ভার্ভ পড়ো এই ধরনের কিছু কথা তো আসলে এভাবে তো ইংরেজি শেখাটা অনেক কঠিন হয়ে যায় কিংবা শেখা হয়ে ওঠে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সুন্দর প্রশ্ন আসলে সব প্রতিষ্ঠান ট্রাই করছে যে ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কমপ্লিট সায়েন্সের মতো কাজ করে এটা এরকম কাজ করে বলতে পারো তুমি ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট এটা কোন টেকনোলজি বলো তো কম্পিউটার রাইট আমাদের ইনপুট ডিভাইস রয়েছে আমাদের সিপিইউ রয়েছে এবং আউটপুট ডিভাইস রয়েছে আমি একটা ছোট্ট একটা খেলা খেলে তোমাকে দেখাই আসলে একটা ভাষা কীভাবে শিখতে হয় তুমি আমাকে বলো চাইনিজে তুমি কেমন আছো চাইনিজ বলো আমি চাইনিজ পারি না গুড এখন তোমার ব্রেনে কি হয়েছে তোমার ব্রেন সার্চ করেছে নিউরনসগুলো তোমার মাথায় one hundred billions neuron cells রয়েছে তো সেটা সার্চ করে দেখলো তোমার ব্রেন যে তুমি কেমন আছো এর চাইনিজ বলতে আসলে তোমার ব্রেনে কিছু নাই কোনো ফাইল নাই এবং তোমার ব্রেন বলল নো ফাইলস ফাউন্ড এবং তুমি বললো ভাইয়া আই খান্ট তার মানে হচ্ছে তোমার মাথায় কি নেই এই সম্পর্কিত কোনো ইনপুট ফাইল নেই এখন তোমার তোমাকে আমি একটা ইনপুট ফাইল দিই তুমি দেখবা ইনপুট দেওয়ার পর তোমার ব্রেন এটা নিবে কিভাবে নেবে জানো আমার কণ্ঠ থেকে একটা সাউন্ড তৈরি হবে এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে তোমার এয়ার ড্রামকে হিট করবে হিট করার পর ব্রেন এই সাউন্ডটাকে ডিকোড করবে ডিকোড করে এটা নিউরনসে স্টোর করবে স্টোর করে এবার আমি যখন বলবো এবার তোমা বলো তো তখন তোমার ব্রেন আবার কতগুলো নিউরনস বলবে তোমার মুখকে যে হ্যাঁ এটা প্রডিউস করে দেখাও তারপর তুমি আবার ইনস্ট্যান্ট প্রডিউস করবে তার মানে you you got the input your brain processed it stored it and retrieved it এরপরে তুমি পারছো তার মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং সরাসরি ইনপুট প্রসেসিং আউটপুট এইভাবে কাজ করে সায়েন্টিফিকলি যেমন চাইনিজ হচ্ছে চাইনিজে তুমি কেমন আছো হচ্ছে নি হাও মা তুমি তিনবার বলো আমার সাথে নি হাও মা নি হাও মা নি হাও মা নি হাও মা নি হাও মা এখন তোমাকে যদি আমি বলি তুমি দেখা হলো আমাদের সাথে হ্যান্ডশেক করলাম এরপরে আমি তোমার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করলাম নি হাও মা মা রাইট এখন যদি আমি একজন শিক্ষক এর চাইনিজ বলো তুমি বলতে পারবে আমি জানি না সেটা আবার কি হলো ঘটনা আমার ব্রেন এটার ইনপুট ফাইল তোমার ব্রেনের মধ্যে নেই ওয়াশিলা অশি বলো তো এবার ধরো তুমি পড়তে পারো না শোনো না কিছু না খাস জাস্ট কপি করো ওয়াশিলা অশি ওয়াশিলা অশি ওকে এটার মানে হচ্ছে আমি একজন শিক্ষক তার মানে তোমার ব্রেন এখন দুটা চাইনিজ ফাইল রয়েছে রাইট এই দুটো সেন্টেন্সই তোমার প্রডিউস করতে পারবা তার মানে তুমি কি এখন বিলিভ করছো যে ইনপুট না হলে আউটপুট আসলে হচ্ছে না তাই না তো ইংলিশ লার্নিংটা ঠিক এভাবে English language any language any language চারটে স্কিলস রয়েছে listening speaking reading and writing এর মধ্যে দুটো হচ্ছে ইনপুট স্কিলস আর দুটো হচ্ছে আউটপুট স্কিলস যেমন তোমাকে একটু আগে যে আমি চাইনিজ বলালাম এটা তুমি আগে শুনেছো তারপর বলেছো না তার মানে লিসনিং এটা হচ্ছে ইনপুট আর স্পিকিং এটা হচ্ছে আউটপুট তুমি বলতে পারো নি এর আগে শোনার আগে তার মানে তোমার শোনার ইনপুটটা ছিল না তার মানে লিসনিং ডিটারমিন্স স্পিকিং আর তুমি যদি লিখতে চাও লেখা হচ্ছে output skill the writing reading হচ্ছে input skill you have to read then you can write এবং লিসনিংটাও আবার রাইটিংয়ে হেল্প করে আবার রিডিংটাও স্পিকিংয়ে হেল্প করে এরকম এর সাথে একটা কানেকশন রয়েছে তার মানে সাইন্টিফিক ওয়েতে আমরা যদি ইংলিশ শিখতে চাই যে প্রতিষ্ঠানগুলোতে স্পোকেন কোর্স আছে কিন্তু তার পাশে লিসনিং নাই টিচার বাংলাদেশে কিন্তু এভাবেই সাজানো হয়েছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ইংলিশ উচ্চারণ এবং লিসনিংয়ের আলাদা করে বই রয়েছে আলাদা অডিও ফাইল রয়েছে আমরা আগে লিসনিং লেসেন্সগুলো ইনপুট হিসেবে স্টুডেন্টদের মাথায় দেই এরপর তাদেরকে ভোকাল এক্সারসাইজ করাই করতে করতে করতে করতে কয়েক মাস পর সে সুন্দর করে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে this is the scientific way of learning spoken English আর ইনপুট না দিয়ে লিসনিং ছাড়া যারা যারাই এটা পড়াচ্ছে এটা আসলে কখনো সম্ভব হবে না এই আমার আমার হাতে গড়া শিক্ষার্থীরাই ছাত্রছাত্রীরাই কিন্তু বাংলাদেশের ইংলিশ ফিল্ডকে ডোমিনেট করছে if I name them you'll believe প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার হাতের ছোঁয়া আসলে আছে তো এটা হচ্ছে তোমার সায়েন্টিফিক ওয়ে আর তুমি যদি লিখতে চাও তাহলে তোমার প্রচুর পড়তে হবে যত পড়বে অত ইনপুট ঢুকবে অত সেন্টেন্স স্ট্রাকচার ভালো হবে অত ডিকশন ভালো হবে শুধু রাইটিং কোর্স করে রাইটিং শেখা সম্ভব নয় you need reading side by side এবং এই জন্য আমাদের রাইটিং কোর্সে প্রচুর রিডিং প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস রয়েছে চমৎকার ভাইয়া আপনার সেই রিডিং আর রাইটিং থেকে একটা জিনিস সবসময় মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে আমরা যখন কাউকে বলি ইংরেজি শিখতে চাই তখন বলে তুমি ইংরেজি বই পড়ো ইংরেজি মুভি দেখো একটু ভোকাবুলারি পড়ো অনেক ওয়ার্ড শেখো তো এইভাবে আসলে শেখাতে চায় তারা বা বলে যেভাবে শিখতে হবে কিন্তু একদম বেসিক থেকে কিংবা আমি নিজেও ইংরেজি ভালো পারি না তো আমাদের জন্য কি আসলে এটা কতটুকু হেল্প করবে আমাদের টেসল বাংলাদেশে আপু অনেকগুলো কোর্স রয়েছে আমরা আসলে কোর্সগুলো অনেকভাবে ডিজাইন করেছি লাইক ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমার তোমার মিনিমাম সেভেন থাউজেন্ড ওয়ার্ডস জানা আছে তার মানে তোমার স্পেশালি আর ওয়ার্ড শেখার দরকার নেই তোমার এখন দরকার রাইটিংয়ের কতগুলো কিন্তু ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা দেয়া এবং ব্রেইন স্ট্রমিং পদ্ধতি ফলো করে কিভাবে বানিয়ে লিখতে হয় এই সিস্টেমটা তোমাকে একটু দেখিয়ে দেয়া তোমার ব্রেইন অ্যাক্টিভেট হয়ে যাবে এরপরে স্পোকেন ইংলিশ তোমার ভালো করা just a matter of click তোমাকে আমাদের যে ইজি লিসনিং বইটা রয়েছে প্রায় দুশো পেজের প্রায় দশ ঘন্টার অডিও লেসেন্স রয়েছে এটা যদি কেউ সুন্দর করে আমরা তিনবার রিপিটেশন করার কথা বলি টিসোল থেকে আমি যদি বলি it's not the time it's not the time it's not the time তুমি যখন একটা একটা ইনপুটকে তিনবার তুমি পাও তখন এটা স্থায়ীভাবে তোমার নিউরন্সে স্টোর হয় আমাদের একদম যাদের ইংলিশ খুবই খারাপ অবস্থা তাদের জন্য রয়েছে আমাদের easy English with Swami H Nahin he's an international trainer আমাদের রয়েছে ইয়ার লং ইংলিশ তুমি অবশ্যই দেখেছো ঢাকায় যেহেতু পড়ছো আবার সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছো যে বারো দিন ইংলিশ শেখুন এক মাস ইংলিশ শেখুন এরকম অনেক ভোগীযোগী কথাবার্তা আছে তো আসলে এটা সম্ভব নয় বাংলা শিখতে তোমার কত বছর লেগেছিল আমি এখনো শিখছি এখন অসাধারণ উত্তর আমিও এখন ইংলিশ শিখছি এই যে দুই হাজার বিশে আমি সেলটা কোর্স করলাম হ্যাঁ এত কিছু করার পর আবার করছি আবার আমি পিএইচডি করার প্ল্যান করেছি আমি টাইলেক প্রোগ্রামটা করার প্ল্যান করেছি একটার পর একটা শিখছি যত শিখছি অত নিজেকে ব্যাকল মনে হচ্ছে যে still many miles to go many things to learn তো আসলে তুমি শুধু শেখা শুরুই করতে পারবা এর এন্ডিং পয়েন্ট টয়েন্ট আসলে নেই তো এই জন্য আমরা ইয়ার লং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যে সারা বছর আমাদের যে দেশের ছেলেমেয়েরা মায়েরা বোনেরা হ্যাঁ স্টুডেন্টরা যারা বিভিন্ন জব করছেন সারা বছর ব্যাপী প্র্যাকটিস করার প্ল্যাটফর্ম তারা পাচ্ছেন না সেই জন্য আমাদের ইয়ার লং যে ইংলিশ প্রোগ্রাম এটা খুব হেল্পফুল এরপর আমাদের যারা একটু ভালো তাদের জন্য রয়েছে আমাদের ছয় মাসের একটা ডিপ্লোমা কোর্স যেটা তিন মাস ক্লাস হয় এবং তিন মাস আবার ইন্টার্নশিপের মতো হয় সেখানে অ্যাটেন্ড করতে হয় ক্লাস করাতে হয় করতে হয় লেসন বানাতে হয় তারপর আমাদের ছোট বাচ্চাদের প্রোগ্রাম রয়েছে ডিপ্লোমা প্রোগ্রাম ছয় মাসের আমাদের স্পোকেন অ্যান্ড ফোনেটিক্স প্রোগ্রাম রয়েছে যারা একটু অ্যাডভান্স লার্নার্স তাদের জন্য আবার একদম অ্যাডভান্সড ইংলিশ রয়েছে যেমন তোমাকে আমি এলিমেন্টারি ইংলিশটা তো দিবই না because you are good at English তোমাকে আমরা অ্যাডভান্সড যে ইংলিশটা রয়েছে সেটা দেব আমাদের আইএলসের সবচেয়ে ভালো প্রোগ্রাম রয়েছে বাংলাদেশের সেরা শিক্ষকগণ আসলে আমাদের সাথে SP Shafi Iqbal he is a police officer তিনি আইএলসে নাইনে নাইন পাওয়া এবং আমাদের আরও একজন টিচার রয়েছে আইএলসে নাইনে নাইন পাওয়া এবং এইট পয়েন্ট ফাইভ আমাদের সব টিচারদের স্কোর এরকম এবং মোস্ট অফ দ্যাম আর সেলটা সার্টিফাইড তো IELTS program is the best program আমাদের এটা একটা সিগনেচার প্রোগ্রাম বলতে পারো এরকম ইংলিশ ফর মাদার্স রয়েছে ইংলিশ ফর টিচার্স রয়েছে এবং বড় বড় প্রোগ্রাম তো রয়েছেই so I've got everything actually অসাধারণ ভাইয়া আসলে অনেকগুলো প্রোগ্রামের কথা শুনলাম এবং অনেক জায়গায় আমরা দেখেছি একটা কোর্সই যথেষ্ট বলে ইংরেজি শেখানো হয় এবং সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বৃদ্ধরা সেখানে আসে যারা বিদেশে যেতে চায় তারাও কিন্তু সবার তো একটা আলাদা আলাদাভাবে কোর্স করতে হয় স্পেশালাইজেশন আছে ভেরি নাইস তো আপনাদের আসলে এরকম স্পেশালাইজেশনের কয়টা কোর্স আছে এবং সেই কোর্সগুলো একটু বিস্তারিত আমরা জানতে চাই কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই তাদের পছন্দের বা তাদের প্রয়োজনীয় কোর্সটা খুঁজে পাবে তুমি আপু অনেক সুন্দর একটা জায়গায় আসলে নক করেছ যেমন আয়েলস করে বাইরে চলে যাবে তার কিন্তু ট্রান্সলেশন শেখার কোনো দরকার নেই তো এইটা যে সব প্রতিষ্ঠানগুলো আইগো ইউগো আমি যাই তুমি যাই এই ধরনের দিয়ে রাইটিং পড়াচ্ছে ধরো এইটা আসলে আয়েলসের স্টুডেন্টদের কোনো কাজেই লাগবে না আবার English for mothers for example তোমার ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যে ইংলিশটা লাগবে মায়ের কি সেই ইংলিশটা লাগবে এটা ডাক্তারের কাছে যাওয়ার মতো তোমার কানে প্রবলেম তুমি কি পায়ের প্রবলেম বা হাড়ের প্রবলেমের কাছে মানে এগুলো কি তুমি শেয়ার করবে আবার ধরো কর্পোরেট পিপল যারা রয়েছে যারা বিজনেস ইংলিশ শিখতে চায় তাকে কি আমি আবার মাদার্স ইংলিশটা দেবো তো এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে একটু এটা অনেক লোকবল লাগে অনেক ভালো টিচার লাগে বিশাল সেট লাগে এগুলো আসলে প্রতিষ্ঠানগুলো করে উঠতে পারেনি দেখে তারা ওই একটা কমন মানে সব রোগের ঔষধ প্যারাসিটামল মানে মাথা ধরেছে প্যারাসিটামল ডিসেন্ট্রি প্যারাসিটামল হাড় ভেঙেছে প্যারাসিটামল তারপর তোমার দাঁতে ব্যথা প্যারাসিটামল হ্যাঁ সর্দি হয়েছে প্যারাসিটামল তো সব কোর্সের ঔষধ আসলে একটা নয় সেরকম ইংলিশের একটা প্রয়োজন রয়েছে যেমন তুমি অ্যাঙ্করিং শিখবা সেটার তো আমার মাদার্স ইংলিশের সাথে মিল নেই আমি টেলিফোনিং শিখব সেটা তো আমার আবার আয়েলসের সাথে আয়েলসের টেলিফোনিং দরকার নেই কর্পোরেট ইংলিশে দরকার রয়েছে তো আমাদের কোর্সগুলো এরকম করে প্রয়োজন অনুসারে সবগুলো কোর্স ভাগ করা রয়েছে আমাদের এই ভিডিওর ক্যাপশনে আমার সব কোর্সগুলো সম্পর্কে এই ভিডিওর ক্যাপশনে আমরা একটা ডিসক্রিপশন দিয়েছি ওখান থেকে সবচেয়ে ভালোভাবে পড়ে নিলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে যে এত সুন্দরভাবে সাইন্টিফিক ইংলিশটা কি এবং কিভাবে আমরা শিখতে পারি এটা আমাদেরকে জানানোর জন্য এবং দর্শক আপনারা যারা দেখছেন ক্যাপশনে কিন্তু ভিডিও সেই কোর্সগুলো সম্পর্কে দেয়া আছে আপনি কিন্তু চাইলেই জানতে পারবেন যে আপনার জন্য কোন কোর্সটা উপযোগী আর এছাড়াও যদি আপনার মনে হয় যে স্পেশালভাবে আপনি এখানে এসে যোগাযোগ করতে চান তাহলে আপনি কিন্তু সিম্পলি টেসল বাংলাদেশকে কল করতে পারেন ফোন নাম্বারটা আপনাদের জন্য দিয়ে দিই সেটা হচ্ছে zero one six two zero zero zero zero nine nine four four আর এছাড়া হচ্ছে ভাইয়া আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে কীভাবে আপনি আমার নাম্বারটা আপু তাহলে দিয়ে দিই আমি সেটা হচ্ছে আমাকে কল না করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এস এম এস করতে হবে and my number is zero one six double three six eight six eight six eight you can WhatsApp me or you can text me অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজকে আমাদেরকে এত সুন্দর কথা ব্লেসড আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছো আম ভেরি নস্টালজিক আমি যখন দেখি আমার বিশ্ববিদ্যালয়ের একজন ওটা একটা টান আলাদা তুমি যেহেতু এত সুন্দর করে কথা বলতে পারছো I envy you really you speak so nicely আমি আল্লাহ ব্লেস ইউ আপু অনেক বড় হও দোয়া করছি আর ডিয়ার ভিউয়ার্স টিসল বাংলাদেশের অফলাইন ক্যাম্পাস শুরু হয়েছে আমাদের অফিসটি সায়েন্স ক্লাবে ফোর্টি থ্রি বসুন্ধরা গলি সায়েন্স ক্লাব এর এখানেই আসলে আপনার পাবেন you can meet me but confirm when you can come ধন্যবাদ ভাইয়া আপনার ঠিকানাটা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা আপনাকে খুঁজে পাবে এবং আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে এত ভালোভাবে ইংরেজি শেখানোর জন্য এবং সবসময় তাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম